নমস্কার বন্ধুরা সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পেঁয়াজের বাহারি আহার চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক কড়া বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন দিয়ে দিচ্ছি পনেরো থেকে ষোলোটা পেঁয়াজ চেষ্টা করবেন পেঁয়াজগুলো সবই একরকম সাইজের নিতে আমার দু একটা একটু বড় সাইজের হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন সামান্য হলুদ গুঁড়ো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমি গোটা গোটা রেখেছি পেঁয়াজগুলো খুব বেশি কিন্তু ভাজা যাবে না হালকা ফ্রাই করে তুলে নিতে হবে আমি পেঁয়াজগুলো এক থেকে দু মিনিট চাপা দিয়ে একটু ভেজে নিলাম আর বেশি ভাজা যাবে না এবার আমি তুলে নেব কারণ দেখতেই পাচ্ছেন যে খোসা কিন্তু পেঁয়াজের আলগা হতে শুরু করেছে তাই এইবার আমি তুলে নিলাম পেঁয়াজ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা এলাচ দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তিনটে কুচনো পেঁয়াজ পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নুন দিয়ে দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় সেই জন্যে আমি সামান্য পরিমাণে নুন দিলাম পেঁয়াজটা বেশ নরম হয়ে এসেছে এইবারে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আদা বাটা দিয়েছি এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ সামান্য জল লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি টমেটো একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোটা গলে না যাওয়া পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু জল যাতে মশলাটা ধরে না যায় মশলাটা আমি এক মিনিটের জন্যে চাপা দিয়ে রাখলাম আবারও একটু কষিয়ে নিচ্ছি সামান্য সামান্য জল দিয়ে মশলা আমার একদম কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজগুলো মশলার সাথে ভাজা পেঁয়াজগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম হাফ কাপের মতো জল এবারে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি চাপা দিয়ে মিনিট দশেক হতে দেব এই রেসিপিটি গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ট্রাই করা যায় সবশেষে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো খুব সামান্য পরিমাণে চিনি খুব হালকা হাতে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ পেঁয়াজটা যত সেদ্ধ হয়ে আসবে তত কিন্তু এর খোসাগুলো আলগা হতে থাকবে তাই নাড়তে হবে যখন তখন কিন্তু ভীষণই সাবধানে নাড়তে হবে আমি এই অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আমি গ্রেভিটা এরকমই রাখলাম আপনারা চাইলে আরও ঘন করে নিতে পারেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে